السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نات رسول صلی اللہ علیہ وسلم نبی امیان نویو تجارہ نبی امیان نبی امیان نویو تجارہ نبی امر مالا جی جی جی نبی امر مالا نبی بیک کروار امر چلے کے دیا نا نبی بی নয়নতারা নবী আমি নজুলারা নবী আমার গলার মালা নবী আমার গলার মালা নবী কত জিয়ারা নবীজি আমার আমার জানের থেকে পিয়ারা নবীজি জিয়ারা মাতার

পিয়ারা নবীজিয়া ইহুদিরা দিতে ভুলি ইহুদিরা দিতে না দর্দ বাবার দিগার আমার জানের থেকে ও দিক পিয়ারা নবীজিয়া নবী আমার নয় তারা নবী আমি নয় দুলারা নবী আমার নবী আমার پہار امر جر چڑی پیارا نو بی